মনের কোণে স্বপ্ন জাগে কাটলো যে রাতে রাধা ফিরে আসা ভালোবাসার আজ মনের কথা শুধু শোন أسمع نورين يشاف شوفهم نجوم يا حبي بعيشتك حبي নতুন পথে আছে সান বাংলা যে কাছে এবার সারাক্ষণ